আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে থেকে আমরা শুরু করব প্রজেক্ট আকারে আমাদের লেসনগুলো প্রজেক্ট আকারে আপনাদেরকে দেখানো হবে তো প্রজেক্ট আকারে দেখানোর জন্য আমি ফার্স্টে আজকে দেখাবো যেটি কিভাবে আপনি একটি শিট তৈরি করবেন সাপোজ এটাকে আমি একটি শিট তৈরি করব তো এই দুটি সেলকে আমি কী করবো মার্চ করে নিচ্ছি কেমন মার্চ করে নিলাম এবং আমি এখানে লিখে নিলাম মান্থ এমো অ্যান্ড মান্থলি যে এটি মান্থলি বাজেট এন্টার দিচ্ছি এবং এটিকে কি করব এটিকে একটু বড় করে দিচ্ছি বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম বোল্ড করে দিয়ে আমি এখানে একটি কালার দিয়ে দিলাম কালারটি আমি সবুজ কালার দিচ্ছি এবং এটিকে রেড রাখছি কেমন অথবা আপনি এখানে ব্ল্যাক রাখতে পারেন অথবা হোয়াইটও দিতে পারেন যেটি দেন আপনার খুশি আমি হোয়াইট দিয়ে দিলাম এরপর এখানে রাখা আছে বিল বিলস হ্যাঁ তো বিলসগুলো কী কী সেগুলো আমরা দেখবো জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ বিলগুলো সাধারণত এভাবে আসে দেখা গেছে যে জানুয়ারির দশ এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে অথবা ষোলো তারিখ বিশ তারিখের ভিতরে কিন্তু বিলগুলো আসে আমাদের তো আমি বিল লিখেছি এখানে এরপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপাতত তিনটি মাস উল্লেখ করা হয়েছে এরপর টোটাল এবার পার্সেন্টেজ দেওয়া আছে এবং বিল এখানে যদি আমি দিই তাহলে ফার্স্টে যেমন ফোন বিল ফোন বিল কত আসে আমাদের ফোন বিল যারা ইউজ করেন তাহলে সাপোজ পাঁচশো করে দিলাম হ্যাঁ এখানে আপনি পাঁচশো দিলেন অথবা কম বেশি দিতে পারেন এখানে আপনি ছয়শো দিলেন এই মাসে আমি বাড়িয়ে দিলাম এবং ফোন বিল এবং ইলেকট্রিসিটি অথবা কারেন্ট সুইটেবল এনটি কারেন্ট কারেন্ট বিল কত কারেন্ট বিল ধরেন দুই হাজার টাকা এর মাসে পর মাসে আঠারোশো টাকা আসলো এরপর মাসে আপনার আসলো কত পনেরোশো পঞ্চান্ন টাকা আসলো এরকম হতে পারে এরপর ফোন বিল কারেন্ট বিল এছাড়া কি ফুড খাবার বিল কত ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা দিয়ে দিলাম ফুড এরপর ক্লথ সেলোটি is সেলোটেস ক্লথ যাক বানান ভুল হতে পারে সেটা বিষয় না দুই হাজার টাকা এরপর আমরা এখানে তিন হাজার টাকা এরপর পনেরোশো টাকা হ্যাঁ আপাতত এটি দিয়ে রাখলাম এরপর এখানে আমরা দিয়ে দিতে পারি টোটাল টোটাল দিয়ে দিলাম তো এটিকে আমরা একটি কি দিলাম একটি লুক আপ দাঁড় করালাম কেমন এটাকে আরও কীভাবে করা যায় দেখি এটাকে বোল্ড করি এবং এখানে কি করব এখানে এটাকে এরকম করে দিলাম এবং টোটাল যে রয়েছে এটাকেও একটি বর্ডার দিয়ে দিলাম বর্ডার দেওয়ার পর এখানে কি একটি বড় করে বর্ডার দিয়ে দিলাম এই হয়ে গেল এরপর এখানে আমরা এটা দিতে পারি এবং এখানে এটা দিয়ে দিলাম বর্ডার বর্ডার করে দিলাম কেমন এবং এখানে কী করব এখানে একটি কালার দিয়ে দিই এখানে একটি কালার একটু ভিন্ন কালার দিয়ে দিই সবুজ এই কালার দিলাম এবং এখানে দিলাম এই কালার এবং এখানে যেটি আসবে পার্সেন্টেজ এটাকে আমরা আবার এই কালার দিয়েছি এবং পার্সেন্টেজ যেটি এটিকে আমরা কী করে দেবো এটিকে রেড করে দিই অথবা এই কালার পার্সেন্টেজের একটি আলাদা কালার করে দিলাম এবং আমাদের যে মেন যে রয়েছে বডিটুকু এই বডির ভিতরে হবে আরেকটি কালার হালকা কালার দিয়ে দিলাম এখন কিন্তু এটি সুন্দর লাগছে তো এভাবে আপনি একটি শিটের লুক আপ দাঁড় করাতে পারেন তো নেক্সট টিউটোরিয়াল আমরা দেখব কীভাবে এখানে টোটাল বের করা যায় টোটালটি বের করব এবং পার্সেন্টেজ বসাবো